আসসালামু আলাইকুম সবাইকে আমার মনে হয় বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম টিকটক ভিডিও ইদানিং দেখতেছি অনেক জায়গায় অনেক রকমের রিয়াকশন ভিডিও আমি দেখতেছি বাট কোনো একটা কারণে বিভিন্ন জঘন্য টাইপের ভিডিও এটা আমাদের সামনে চলে আসতেছে যেটা আমরা লাইকি বা টিকটকের মতো অ্যাপসে দেখে থাকি ওয়েল এরকম প্ল্যাটফর্মে আমরা কিন্তু ভালো ভিডিও দিতে পারি এটা প্ল্যাটফর্মের দোষ না এটা আমাদেরই দোষ কারণ এই ধরনের কন্টেন্ট বেশি কনজামশন করতে পছন্দ করি এগুলোর জন্য বেশি ভাইরাল হয় বেশি পপুলার হয় বেশি ফেমাস হয় বেশি ট্রেন্ডিংয়ে চলে আসে বাট কিছু সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমরা টিকটকে বা আপনার বিভিন্ন লাইকি প্ল্যাটফর্মগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে পেয়ে থাকি তো কিছু ভিডিও আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম আর এটার সাথে একটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো আমরা অনেকদিন ধরে রিয়াকশন ভিডিও করি না সো আমার সাথে আমার দর্শক প্রশকরা আজকে সবাই পার্টিসিপেট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু একদম সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখতে হবে তো সবাই ready Let's start. Papa. You are Muslim? Papa. Papa. That yeah. is why hey. Allah have all power. Mashallah. But we are powerless. It's the man is mortal. Nobody can help us without Allah. Allah all in all. Always Allah observe us. What we say, what we say, what we do, what we thought, everything known. আমি যদি ভুল না হয় তাকে উনি একবার ইংলিশ বলতেছে কিন্তু ওনার ইংলিশ বলাটা সবাই একটু খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে বিশেষ শেষ করে দেখে নিই আবার রব রব্বুল আল্লাহ লাশারিক আল্লাহ লাহুল মুলকু আল্লাহুল হামদু ওহু আলা কুল্লি শেন কাদির হাসবি ফানি আমার মাওলা ওয়ানি আমার নাসির its name heart function heart function okay এগুলো শিখছেন কিভাবে আপনি my sweet heart you have no tension I উনি হার্ট নিয়ে মেনশন করলেন আমার মনে হয় কোনো একটা সমস্যা ওনার হয়েছে কারণ এইভাবে কথা যারা বলে আমরা ইউজুয়ালি কিন্তু সোসাইটিতে মানুষজন চট করে দেখে পাগল বলে বুঝবো বাট আমার মনে হয় ব্যাপারটা স্বাভাবিক কেস না উনার ইংলিশ বলার দক্ষতা দেখে আমি ফিল করতেছি উনি একটা সময় তো ভালো একজন টিচার ছিলেন অথবা অতিরিক্ত প্রেশারের কারণে আজকে উনি এরকম মানসিকভাবে অসুস্থ এটা যদি কেউ জেনে থাকেন উনি কোথায় থাকেন বা ওনার সম্বন্ধে ইনফরমেশন জেনে থাকেন ওনাকে যদি কোনোভাবে সাহায্য করার ব্যাপারে কোনো আইডিয়া দিতে পারেন প্লিজ সেটা আমাদের অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আমার দেখে সত্যি খারাপ লাগতেছে ওনাকে সহযোগিতা করা উচিত আর যে ভাই ভিডিওটা তুলে ধরছেন তাকে অনেক ধন্যবাদ আপনি পারলে আমাদের মেইলে মানে মেইল অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ওখানে যোগাযোগ করবেন আমরা দেখতে চাই আসলে ওনাকে সাহায্য করা প্রয়োজন এডুকেটেড পারসন এগুলো শিখছেন কিভাবে I am educated person this is my রব টিচার মাই টিচার অনলি আল্লাহ সুবহান পর্যন্ত পড়ছে মাই সুইট হার্ট আমি যদি আমি ভুল না করে দেখি আমার প্রেডিকশন বলছেন একটা সময় ভালো টিচার ছিলেন সম্ভবত বেশ বেশ বেশ প্রখর আপনি দেখেন কিন্তু স্ট্রং নলেজ মনে হচ্ছে না আমি কোনো দিক থেকে এখানে ফান কিছু দেখছি না বা হাসারও কোনো এলিমেন্ট পাচ্ছি বাট স্টিল এটা খুবই সিরিয়াস একটা matter what you want please set me please set me this is my request Muslim is Muslim Muslim always believe আল্লাহ রব্বি জিতনি ইলমা ইয়েস রাব্বি জিদনি এলমানব উনি বললেন এবং আল্লাহ তালার প্রতি ওনার ভরসা এবং বিশ্বাস অনেক বেশি সুমান আল্লাহ আমরা আমি খুবই অভিভূত এই ভিডিওটা দেখে এবং আমি ওনাকে সাহায্য করতে চাই তো কোনোভাবে এনি শেপ অফ ফর্ম ওনাকে সাহায্য করা যায় প্লিজ আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটু জানাবেন আমাকে ইনফর্ম করবেন দিস ইজ আল্লাহ সুমান তালার choice okay so nobody can help us without us my আল্লাহ is my own owner own guardian own guardian হাসবি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিসিটিভি ফুটেজ মনে হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাড়ি পার্কিং সুবহানাল্লাহ গ্যারাজের মধ্যে সম্ভবত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাপা সুবহানাল্লাহ এখন ওটাই নেই সুবহানাল্লাহ شوف দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন এই লোকটা তখন ফোনে কথা বলতেছিল মানে উনি এতক্ষণ বসেছিল ফোনে কথা বলতেছিল কিন্তু খেয়াল করেননি আল্লাহর আমার অশেষ মতো ভাই উনি বেঁচে গেছেন এটা সিসিটিভি ফুটেজের মানে একটা ফুটেজ মনে হচ্ছেন কোনো দিক থেকে মনে হচ্ছেন এটা বানানো ইট ওয়াজ এ রিয়েল ইনসিডেন্ট আর যারা ভিডিওটা আর কি আমরা যাদের ভিউ পয়েন্ট থেকে দেখতেছি তারাও যথেষ্ট ভয়ে ভিডিওটা দেখতেছেন আরেকটু হলে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আরেকটু হলে উনি মারা যেতে পারতো ভাই আরেকটু হলে স্প্লিট সেকেন্ডের ব্যাপার ছিল ওটাই ঢুকে গেল ওই গাড়িটা আগে যাচ্ছে উনি সরলো মানে আল্লাহ তালার ইচ্ছা ভাই মানে ওই মোমেন্টটা যদি না সরতো খালি দেখেন কি হয় شفت تغيير لا اله سبحان الله العلي العظيم سبحان الله العظيم لا اله الا الله اللهم لك الحمد اللهم لك الحمد هذا فضل ربي هذا فضل ربي اللهم لك الحمد কয়েকটা স্প্লিট সেকেন্ডের ব্যাপার ভাই জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে সবসময় মনে করি মানে আপনার মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত যেটা আমরা দেখলাম আল্লাহ তালা তার হায়াত রাখছেন দেখে ওনাকে এরকম সিচুয়েশন থেকে আল্লাহ তালা হেফাজত করছেন মানে জাস্ট নেক্সট আল্লাহ বাচ্চাটাকে দেখেন আপনারা এই ট্যাব আর কোরআন শরীফ একসাথে দেওয়া হয়েছে সে এই দুটাকে দেখছে যে কোনটা কি সে কিন্তু ভালো মতো জানে সে কোরআন শরীফটা ঠিক আছে আমাদের এই জেনারেশনের বাচ্চা কাচ্চাদের আপনি দেন ওই মানে ধুয়েও দেখবে না ওই ট্যাব আর ওই ভিতরে কার্টুন এটা ছাড়া খায়ও না বুঝেও না এত ব্রেইনলেস হয়ে যাচ্ছে বাচ্চাগুলো আমি বললাম এইভাবে দুঃখিত অনেকেরই হয়তো মা বাবারা দেখতেছেন প্লিজ এগুলো করেন না বাচ্চাদের কোরআন শিক্ষাটা দেওয়া উচিত একটা উদাহরণ দেখেন মানে বাচ্চাটার সামনে দেখেন সে ওইটাই পিক করতেছে কোরআন শরীফটাই সে পিক করলো নিয়ে যাওয়ার জন্য কান্না করছে ভাই আপনাদের ছেলে মেয়ে বা ভাগ্নি বা বয়সে ছোট বাচ্চা তো বাসায় আছে এরকম করলে সে উল্টা করবে আমাদের বাংলাদেশের যে সিনারি এখন দেখতেছি আমি তাহলে মনে হয় ট্যাব দিলে সে খুশি হয়ে লাভ হবে এটার মধ্যে কার্টুন এটার মধ্যে গেমস এটার মধ্যে হ্যান এটার মধ্যে ত্যান যত আজে বাজে অ্যাক্টিভিটি বাট কোরআন শরীফ দেওয়ার সাথে সাথে সে মানে আই থিঙ্ক পুরো পিছিয়ে উড়ে দৌড় এই কাজটা সে করতেছে না মাসাল্লাহ বাচ্চাটার অ্যাক্টিভিটিটা একটু খেয়াল করে কোরআন শরীরটা যে সরা নিচে দিতেছে ট্যাবটা দিয়ে দিতেছে সে কী করলো দেখেন কান্না করে ভাই ঠান্ডা এখন ঠান্ডা এরকম বাচ্চার জন্য ভাই মাশাল লিখে কমেন্ট হবে এরকম বাচ্চা প্রতি ঘরে ঘরে আসুক যারা কোরআন শরীফের প্রতি এতটা ভালোবাসে এরকম বাচ্চা এইটুকু বাচ্চা হ্যাঁ এইটুকু বাচ্চা তাও কত কিছু শিখে ফেলছে আর আমাদের বর্তমান জেনারেশনের ছোটো বাচ্চা কাচ্চাদের ওই মোবাইল টিপতে না দিলে কান্নাকাটি করে পেশাব পায়খানা করে পুরো রাস্তাঘাট মানে যাই হোক আমি ওদিকে না যাই গাইজ আমরা যেটা মাত্র দেখলাম সেখানে আমাদের শিক্ষা গ্রহণ করার ব্যাপার আছে নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি কি কাক মনে হচ্ছে কাক এটা কি ময়লা নাকি এ কিরে কিরে কিরে কিরে যে বিদেশের কি বলে ও হেচগ হেচ হগ হ্যাঁ হেচ হগ বলে প্রায়টার বাংলা নাম জানি না বাট একটু বেজির মতো লাগতেছে আমার দেশি বেজির মতো বাট কাওয়ায় গুদায় সামনে লেগে গেছে বাট কাক যে ইন্টেলিজেন্ট ওর মধ্যে যে একটু ইন্টেলিজেন্স আছে আপনি মানে বুদ্ধিমত্তা আছে এটা বুঝে যেতেছে একটু দেখেন গাড়ির মধ্যে চাপা খাওয়া থেকে বাঁচা যেতেছে আল্লাহ তালা যে এগুলো দেখে অনেক কিছু শেখার আছে ভাই আজে বাজে টিকটক ভিডিও আর গান বাজনা না দেখা আমরা এরকম কিছু সুন্দর টিকটক ভিডিও প্রতিদিন দেখলে মাশাল্লাহ মানে তার যতটুকু শক্তি আছে কাকের হয়তো হাত পা নাই হ্যাঁ তার ওই পাখা দিয়ে বাইরে ওইটার উঠানো যেতেছে না তো তার ওই চোখা মনে হয় ঠোকর বলে ঠোকর দিয়ে দিয়ে আর কি মুখ দিয়ে ঠোকর দিয়ে দিয়ে সামনে রাস্তাটা পার করে দিল গাড়ির মধ্যে চাপানো বলে এইটুকু বুদ্ধি যদি আমাদের বাংলাদেশের অনেক মানুষের আসতো তাহলে আমরা একজন আরেকজনের পা টেনে ধরতাম না পিছিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ নেক্সট সুরা নাস পাঠ করতেছেন এটা লাহি না মিসি কান্না А এমনে মানে সুরা তেলাওয়াত করে যদি আপনি প্রতিদিন শুনতে পারেন কতটা মধুর লাগে ভাই কতটা মধুর একটা সময় আপনার কাটবে আপনার দিল প্রশান্ত হয়ে যাবে ভাই বলতেছি এরকম বাচ্চাদের যদি আপনি কোরআন শিক্ষা দেন আমার মনে হয় যে অল্প করে এদের বুঝান একটু টাইম দেন বাচ্চাদের শেখান বাচ্চাদের একটু পড়াশোনা করান একটু কোরআন শিক্ষা দেন আমার মনে হয় গান টান না গাওয়াইয়া একটু কোরআন তেলাওয়ারটা শিখাইলে বাচ্চাদের মুখ থেকে কোরআন তেলাও শুনে আসলে মনটা প্রশান্ত হয়ে যাবে আপনার মন যতই খারাপ থাক না কেন আপনার ছেলে বা মেয়ে ছোটো বাচ্চা কাচ্চা বাসা যারা আছে এর যদি একটু কোরআন তেলাওয়াত করে শুনে আমার মনে হয় সত্যি এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যাবে মাশাল্লাহ নেক্সট সাধু अल्लाह इलाहा इल्ला अल्लाह वाशहदु अन्ना मोहम्मद रसूल अल्लाह I testify that there is no God but Allah and I testify that Muhammad is his messenger. আপনারা উনি এই ভিডিওটার সোর্স যেটা লেখা ছিল সেটা হচ্ছে ঠিক মৃত্যুর আগে উনি শাহাদা গ্রহণ করছেন মানে এমন একটা স্টেটে আছেন আসলে আল্লাহর রহমত মৃত্যুর আগে মানে শাহাদা কবুল করে যাওয়ার যারা মুসলিম তারা কয়জন আমরা লাইলাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলতে পারবো আমি আসলে জানি না আমি নিজেও সেটা পারবো কিনা বাট আপনার সবাই একটু মনে করে দিলাম হয়তো আমরা ওনাকে দেখে একটু হলেও ইন্সপায়ার্ড হই যে আমাদের মধ্যে আসলে একটু গ্যাপ আছে হ্যাঁ আমাদের মধ্যে আসলে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের মধ্যে একটা গ্যাপ আছে আর গ্যাপের জন্য আমাদের আমার আমার স্পেশালি নিজের এই ভিডিওটা দেখে ইমোশনাল হয়ে গেছে কারণ আমি নিজে শিওর হতে পারতেছি না আমি এরকম বলতে পারবো মানে ভাই পারফেক্ট কিন্তু কেউই না উনি একজন খ্রিস্টান হয়েও আমি আল্লাহ তালার কাছে এটাই প্রার্থনা করি যেন আপনারা যারা দেখতেছেন একবার হইলো এখন লাইলাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ একবার হইল পড়েন আমার মনে হয় এতে সবার মানে নেকির যে অংশ আছে সেখানে এইটার প্রথম পরিমাণ নেকি যোগ হবে পুরো দুনিয়া এবং পৃথিবীতে যা আছে তার থেকেও বেশি পরিমাণ নেকি আপনার এখন ওখানে জমা হবে ইনশাল্লাহ এই একবার পাঠ করার জন্য আর এটা একটু হইলো নিজেকে রিমাইন্ডার দিয়ে রাস্তায় যেতে যেতে জিকির করতে করতে যেতে পারেন গান বাজনা কানে হেডফোন দিয়ে না শুনে আপনার যদি কোনো কোরআন তেলাওয়াত বা কোনো একটা আয়াত শুনতে শুনতে জানা মনে হয় এটা বেশি বেনিফিশিয়াল হবে অনেক অনেক বেনিফিশিয়াল হবে اجعلني مقيم الصلاة ومن ذريتي رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء এইটুকু বাচ্চা মানে বাবাকে ফলো করতেছে এটা খুবই খুবই খুবই কমন যেটার বাপ মা হিসেবে আপনি যা যা করবেন বাচ্চার সামনে সে আপনাকে ঠিক অনুকরণ করবে এই ঠিক অনুকরণের রেজাল্টটা দেখেন এই বাচ্চাটা কি সুন্দর নামাজ পড়তেছে তার বাবার সাথে টিকটক এবং লাইকের মতো প্ল্যাটফর্ম যেগুলো হচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে এশিয়া এবং উপমহাদেশের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন লেন্থে পপুলার এই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু এই ধরনের ভিডিও খুবই কম আমি দেখছি খুবই কম আর একটা প্ল্যাটফর্মকে যদি আমরা ইউটিলাইজ করি এই ধরনের ভিডিওর মাধ্যমে ইসলামিক মেসেজগুলোকে সুন্দরভাবে সামনে তুলে আনার চেষ্টা করি আমার হয় অনেকেই অনেক কিছু এগুলো দেখে শিখতে পারবেন মানে ইনফ্লুয়েসড হবেন একটু হলো আপনার নিজের বাচ্চা কাচ্চাকে বা নিজেই একটু হলো সতর্ক হওয়া যে আমরা আসলে কই আছি কি করতেছি আর এই ধরনের ভিডিও নিয়ে রিয়াকশন আমার নিজের কাছেও করতে খুবই ভালো লাগলো আজকে মানে অনেক দিন পর রিয়াকশন ভিডিও করলাম আপনাদের সাথে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন কোন ভিডিও আপনাকে কীরকম নাড়া দিছে কতটুকু হলো আপনাকে ফিল করাইছে যে আপনার মধ্যে একটু হলেও পরিবর্তন আনা দরকার আর এই ধরনের ভিডিওস আপনারা চাইলে আমাকে সরাসরি মেইল করতে পারেন আমাকে সরাসরি মেইল করতে মেইল বক্সে দেওয়া এই সাথে আপনারা সরাসরি লিঙ্ক পাঠিয়ে দিন ইনশাল্লাহ আমাদের মডারেটররা চেক করে এই ভিডিওটা যদি রিয়াক্ট করার মতো হয় তাহলে তারা সেটা শর্ট আউট করে আমাকে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ আর আমি খুবই খুশি হব যদি আপনারা এটাতে পার্টিসিপেট করেন এই রিয়েকশনটা আমি মনে করি খুবই প্রয়োজন ছিল to bring out very memorable and innocent contents যেটা দেখে আসলে ইসলামিক কিছু শিক্ষা গ্রহণ করা যায় আমরা মনে করি টিকটক এবং লাইকি যে প্ল্যাটফর্মে এই ধরনের ভিডিও আরও বেশি বেশি আসা উচিত যাতে ওই অশ্লীল কন্টেন্টগুলোকে আমরা বাদ রেখে অ্যাভয়েড করে ভালো কিছু কন্টেন্ট দেখতে পারি এই ধরনের ভিডিও আসলে আরও রিয়াকশন করা উচিত আমার মনে হচ্ছে কারণ আমার মনে হয় অনেকে এই ধরনের কন্টেন্ট ইউজুয়ালি দেখেন না বা স্কিপ করে যান ইনশাল্লাহ আমার ট্রুত হলে যদি আপনারা দেখে থাকেন কিছু শিখে থাকেন তা আমিও খুবই গ্রেটফুল ফিল করব আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো ভিডিওটাতে আপনার মন্তব্যটা কী আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি দিস জব বয় কিং পলি সাইনিং আউট আল্লাহ হাফেজ